দেখুন কিভাবে এই মানুষটি মৃত্যুকে হার মানিয়ে দেয় সবার প্রথমে লোকটির পা এবং হাতগুলিতে চেন দিয়ে বেঁধে দেওয়া হয় তারপর জলে ভর্তি একটি কন্টেনারের মধ্যে ব্যক্তিটি ঢুকে পড়ে বাইরে থেকে দুজন লোক ট্যাঙ্কে পুরো জল ভর্তি করে এবং চারটি তালা লাগিয়ে দেয় ব্যক্তিকে হাতের এবং পায়ের তালা খুলে বাইরে বেরিয়ে আসতে হবে যেখানে লোকটিকে চাবি নয় আঙুলের সাহায্যে তালাগুলিকে খুলতে হবে এসব দেখে ওখানে সমস্ত লোক নিজেদের নিঃশ্বাস বন্ধ করে দেয় এবং অপেক্ষা করতে থাকে সবার প্রথমে হাতের লক খুলে তারপর পায়ে থাকা চেনকেও খুলে ফেলে এবার বাইরের তালাগুলি হাত দিয়ে এক এক করে খুলতে শুরু করে কিন্তু তিন নম্বর তারাটিকে খুলতে অনেক প্রবলেম হচ্ছিল তারপরেও খুলে ফেলে এবং সফলভাবে জলের ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে তো এই নিঃশ্বাস বন্ধ করে পুরো একটি দু মিনিটে কমপ্লিট করে দেয় এই অসাধারণ ট্যালেন্টেড ব্যক্তির জন্য একটি লাইক তো দিতেই হবে